তোমার চোখ দুটি কি তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার হাসি আরো বেশি সুন্দর তবু আমার মন বলে মানে সবচেয়ে সুন্দর হৃদয় লুকিয়ে রাখা তোমার ওই অন্তর হৃদয় লুকিয়ে রাখা তোমার ওই অন্তর তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর কত ভালো লাগে কি কাছে আশা মনে চুপি চুপি শুরু ভালোবাসা কত ভালো লাগে কি কাছে আসা মনে চুপি চুপি সবচেয়ে সুন্দর তোমার অন্ত সুন্দর তোমার অন্ত তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর